ওই খোলে ভুমুকিয়ায় ওই খালে ভুমুকিয়ায় ওই সাঙায় ভুমুকিয়ায় গাত ওই মনরে ভিতৰত তোমার অগা দেওয়া ওই দেহি খুনাই চেনাই মইনা ঐ ওই সদায় পৰি থাকে মনত ধনেশ পক্ষী প্ৰতি মই গছৰে ধুন্দহতে ঐ গছৰে ধুন্দহতে খায়ে নুগু মোৰে মনৰ পক্ষী প্ৰতি মই কান্দেনো দুখহতে ঐ কান্দেনো দুখহতে লৈ চাবলৈ যান তোমাৰে মুখে প্ৰতিমা ফুলে বৰণীয়া পাতে সেউজীয়া তোমাৰ প্ৰতিমা মাতে মৰমীয়া মাতে মৰমীয়া ধুনু ঘানা কৰি প্ৰতি মই ওচৰছো বুঢ়ী আই ঐ তোমাৰ মোৰে ৰখিলে কথা লোকৰ কথা শুনি প্ৰতি মই কিমান দিন থাকিবা ঐ কিমান দিন থাকিবা কেতিয়ানো মাৰিবা লেঠা প্ৰতি মা ফুলে বৰণীয়া পাতে সেউ জিকিয়া তোমারে প্ৰতিমা মাতে মরমিয়া মাতে মরমিয়া সাজিলে বনে ঐ বিৰিখে ঐ পিন্ধি সেউজীয়া ঐ চাদৰ ঐ নকৈ মৰমে বুকুত খুন্দিয়ালে ঐ ঐ আহাই যে পিৰি বদর ইয়ে জানো হয় পেপার মাটি হিতি জানো হৈ গগনাৰমীয়া মাত এ জানৈ তুমি যৌৱনতী জানো হৈ ককালাহি পাহি জানো ককালাহি পাহি জানো হৈ বিহু জানো লগা নাই গাতেহে ৰাহন জুমনি মনৰ দুৱাৰ দিয়া খুলি ক্ষমা বলই দিয়া পাহরা তান এ জানো মোৰ জীৱন লগৰী জানো কেতিয়া হবাহি জানো কেতিয়া হবাহি জানো কথালৈ কৰিবা কাণে হেৰাও মনৰ ধেমালি জোহানায় পাহরি পাহৰি সময় পার লুকা ভাকু খেরি আজি দেখা গাভৰু আমি ৰঙৰে ৰঙালী অ' দেহা আহিলে বিহুতি মাতিলে কুলিটি বাজিলে ঢোল ঢিন্দাও দাও কৰি ৰঙৰে ৰঙালী অ' আহিলে বিহুতি মাতিলে পুলিতি বাজিলে ঢোল দিনাও হাতুরি না দূরি আজ মাতে হাত বালিয়া বগৰী আনিছিলো তোমালৈ ৰুমালতে বান্ধি খাইছিলো একেলগে বহি বহাগৰ পদূলি অদাহা উদুলি মুদুলি হাবিত ফুলে কেতেকি দিহিং দিখো বাঢ়ে ও সন্ধি বহাগৰ পদূলি অদাহা ধুধুলি মুদুলি হাবি খুলে কেতেকি বিহীন দিখো বাড়ে উপন্দি ভাবি ভাল লাগে কথাটি